নক্ষত্রের কসম যখন নক্ষত্র অস্থমিত হয় মা তোমাদের সঙ্গী তোমাদের সঙ্গী এখানে তোমাদের সঙ্গী থেকে হচ্ছে সাইয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া আহম্মদ মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে আল্লাহ বলেন মা দাল্লা সাহিবকুম তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপদগামীও হয়নি তোমাদের নবী পথভ্রষ্ট হয়নি বিপদগামীও হয়নি কারণ আমার নবীজিকে কন্ট্রোল করেন আমার আল্লাহ রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া নবীজি প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না মন থেকে কোনো কথা বলেন না যেটা চাই সেটা আমার বলেন না আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা কোরআন হলো ওহি যা প্রত্যাদেশ হয় যা প্রত্যাদেশ হয় তাই হলো ওহি আর সেটি হলো কোরআন কোরআন এবং হাদিস সবগুলো আল্লাহর ওহি প্রত্যাদেশ বাণী আমার নবী ওহি ছাড়া কোনো কথা বলেন না ওহি দুই প্রকার যে সমস্ত ওহি শব্দ কথা আল্লাহর হবে সেটি হবে কোরআন সেটি হবে কি আর যার কথাটা আল্লাহর ছিল শব্দটা আমার নবীর ছিল বাক্য রচনা আমার নবীর ছিল তার নাম হলো হাদিস তার নাম হলো কি হাদিস কোরআন কি শব্দ আল্লাহ বলেন অর্থ সরাসরি আল্লাহ জেড এটা হচ্ছে কোরআন এটা কোরআনে গিয়েছে আর অর্থ আল্লাহর শব্দ আমার নবীজির তার নাম হলো হাদিস আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ আর হাদিসের মধ্যে কিছু কিছু সরাসরি করাল্লাহ তালা আল্লাহর দিকে সরাসরি নিষ্পত করা হয়েছে আর এগুলো হচ্ছে হাদিসে কুসি আওয়াজ দিয়ে বলুন সুহান আল্লাহ আল্লাহ বলেন কোরআন ওহি যা প্রত্যাদেশ হয় আল্লামাহু তাকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা তিনি এমন শক্তিশালী সহজাত শক্তি সম্পূর্ণ আল্লাহ রাবুল আলমিন তাকে সত্তাগতভাবে শক্তি দান করেছেন পাওয়ার দিয়েছেন ফাস্তাওয়া এবং সে নিজ আকৃতিতে প্রকাশ পেল আসল রূপ নিয়ে আসল আকৃতি নিয়ে আমার নবীর সামনে প্রকাশ পেয়েছেন নিজেকে আমার নবীর সামনে প্রকাশ করে দিয়েছেন অবস্থে বলুন সোহান আল্লাহ তিনি কে জিব্রাহিম তিনি হচ্ছেন কে জিব্রাহিল আমিন আলহ ইসলাম শক্তিশালী ফেরস্তা জুবের রতিন বেস্তাওয়া আল্লাহ বলেন কিভাবে দেখলেন وهو بالأفق الأعلى ঊর্ধ্বে দিগন্তে জিব্রাইল কামান নবী প্রথমে চোখের মধ্যে বেশে আসলো আসমানে ঊর্ধ্ব দিগন্তে জিব্রাইল বেশে আসতেছে ওহুয়াবিল উফকিল আলা আসতে আসতে সুম্মা দানা আমার নবীর অতি নিকটে চলে আসলো দেখা গেল কোথায় উফুকিল আলা কোরআন থেকে বলছি দেখা গেলে কোথায় বিল উফুকিল আলা ঊর্ধ্ব দিগন্তে আর সেখান থেকে সুম্মা দানা আমার নবীর কাছে চলে আসলো আল্লাহ বলেন পাতা দাল্লা আমার নবীর সামনে এসে শূন্যতার মধ্যে ঝুলিয়ে গেল আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ فكان قاب قوسين أو أدنى অতঃপর ও জিব্রাইল ফেরেস্তা দুই দনুকের কাছাকাছি দুইটা দনুক দুইটা দনুক যেমন কাছাকাছি থাকে ওই দুইটা দনুর কাছাকাছির চেয়ে আরো বেশি নিকটে আউ আদানাম এর চেয়ে আরো কম দূরত্বে জিব্রাইল আমার নবীর কাছে চলে আসে সুম্মাদানা পাতাদাল্লা পাকানা কবা কাউসাইনি আউ এখানে কোরআনের তাফসিরের ভিতরে গুলা মোতালা করলে গবেষণা করলে হয়রান হয়ে যাবেন কে বলেছেন পাকানা কবা কাউসাইনি আউ আদনা দুই দরুকের চেয়ে আরো অতি নিকটে এটা আল্লাহর কাছে গিয়েছেন সেই কথা বলেছেন আর কেউ বলেছেন আগের আলোচনা থেকে জিব্রাইলের কথাই সেখানে বোঝা যাচ্ছে এটা নিয়ে বিশাল আলোচনা আর আমার আল্লাহর অতি নিকটে গেলে আল্লাহকে দেখেছেন কিনা সেটা নিয়ে বিস্তর আলোচনা সেখানে আমার নবীজি যদি আল্লাহকে দেখেছেন তাহলে প্রশ্ন আসবে ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহকে কেমন দেখেছেন ঠিক কিনা বলেন এই ধরনের প্রশ্নের কোন শেষ থাকবে না এই জন্য এখানে আমাদেরকে সংক্ষেপ করেছেন কোরআন যতটুকু বলেছে তার বাইরে যাওয়ার বেশি চেষ্টা করিও না ইমান হারা হয়ে যাওয়া কারণ আল্লাহকে বোঝার মতো শক্তি আল্লাহকে বোঝার মতো সে মেধা ব্রেন আমাদের আছে কিভাবে আছে আপনি আল্লাহকে চিন্তা করবেন দূরের কথা আপনি আকাশকে নিয়ে চিন্তা করেন আপনি সারা জীবন আকাশ নিয়ে গবেষণা করে কি ফলাফল দিতে পারবেন কিছু ফলাফল দেওয়া যাবে এখন পর্যন্ত নাসা গ্রহ থেকে আরব গ্রহ ঘুরতেছে আসমানে যেতে পেরেছে না আসমানকে এখনো রকেট দিয়ে তারা প্রথম আসমানে গিয়েছে এমন কোনো সংবাদ কি প্রকাশিত হয়েছে তো আপনি এখানে আসমান বুঝতে পারলেন না সূর্য বুঝতে পারলেন না চাঁদ বুঝতে পারলেন না এখনো পর্যন্ত বৈজ্ঞানিকরা মাটি করণ করে তারা চিন্তা করলো এত কষ্ট করে বিমান দিয়ে এত তেল অকটেন খরচ করে না গিয়ে আমরা পৃথিবীর এই প্রান্তটাকে ছিদ্র করে আরেক ছিদ্র দিয়ে আমরা আমেরিকা বেরোয় যাব অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে ছয় মাইল পর্যন্ত যেতে পেরেছে ছয় মাইলের পরে কি আছে বড় বড় পাথর এবং আগুন এর নিচে তারা যেতে পারে নাই তাহলে তুমি তোমার কাছের যে পৃথিবী নিয়ে তুমি গবেষণা করে শেষ করতে পারো নাই আল্লাহকে নিয়ে কি গবেষণা করবে ঠিক কিনা অনেক গবেষণা করেছে যে তারা পৃথিবীর দিক থেকে ঢুকে ছিদ্র করে আর দেশে বের হয়ে যাবে পৃথিবীকে ছিদ্র করতে চায় বেরেন দিয়েছে আর কি করবে আর না করবে বুঝেন নাই আল্লাহ বলতেছে ঠিক আছে চেষ্টা করবে তারা সেখানে ছয় মাল যাওয়ার পরে দেখে সেখানে পাথর আর আগুন যা দেয় সব মোমের মতো গলে যায় যা দেয় সব মোমের মতো গলে যায় এই জন্য মহসিন একরাম বলতেছে কেয়ামতের ময়দানে পৃথিবীকে আল্লাহ ফেটে দিবেন সেখানে পৃথিবীর ভিতরে যে আগুন আছে ওই আগুন সমুদ্রের মধ্যে চলে যাবে গিয়ে পুরো সমুদ্র জাহান নামে পরিণত হবে আওয়াজ দিয়ে বলুন একটা ব্যাখ্যা দিয়েছেন যাই হোক আল্লাহ বলেন অতপর আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার কাছে তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করবার যা ওহি পাঠানোর আমার নবীজিকে ওহি পাঠিয়ে দিলেন আওয়াজ দিয়ে দিলেন সুবাহান আমার আল্লাহ বলতেছে মা কাযাবাল ফুআদু মা রাআ রাসূলের অন্তর মিথ্যা বলেনি রাসূলের অন্তর মিথ্যা বলেনি মা রা যা সেই দেখেছে তাই বলেছে আমার রসুল যা দেখে তাই বলে যেটা দেখে না সেটা আমার নবী কোনদিন বলে না কারণ আমার নবীর মর্যাদা বলন্দা হওয়ার জন্য আমার নবীকে মিথ্যা বলতে হয় না সত্য কথা বলে শেষ করা যায় না আমরা এখনো পর্যন্ত কোরআনের কয়টা অর্থ করেছি কয়টা হাদিস পড়েছি ঠিক কিনা বলেন আমার নবীর সম্মান বাড়ানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হয় না ঠিক কিনা বলেন কিন্তু আমার আল্লাহ বলেন মা রাসুলের অন্তর মিথ্যা বলেনি তিনি যা দেখেছেন তাই বলেছেন আওয়াজ দিয়ে বলুন সুহান আল্লাহ এবার আল্লাহ বলতেছে আফা তোমার রুনাহু আলা তোমরা কি সেই বিষয়ে বিতর্ক করবে যা তিনি দেখেছেন যা তিনি দেখেছেন তোমরা কি সেই বিষয়ে বিতর্ক করবে এই মেরাজের ব্যাপারে স্পষ্ট হাদিস যখন এসে যায় আমার নবীর বাণী যখন এসে যায় তখন এখানে সন্দেহ পোষণ করার কোনো অবকাশ নাই। নাই আল্লাহ বলতেছে আমার নবী যা দেখেছে তোমরা সেটা নিয়ে বিতর্ক করবে আফা তুমারুনাহু আলা মা ইয়ারা ولقد رآه نزلة أخرى আল্লাহ বলেন সৌরাই নাজামের ভিতরে নিশ্চয় নবীজি জিব্রাইল তাকে তার আসল আকৃতিতে আসল সৌরতে দ্বিতীয়বার আবার দেখলেন প্রথমবার দেখলেন প্রথমবার গার হেরার ভিতরে কোরআনের যে প্রথম মানে নিয়ে এসেছিলেন তখন আমার নবী জিবরাইলকে আসল সুরতে দেখেছেন এবং উর্দু আকাশে সিদ্ধাতুল তাহার পাশেই আমার নবী জিব্রাইলকে তার আসল আকৃতিতে দেখেছেন আওয়াজ দিয়ে বলুন জিব্রাইলের তিনশো ষাটটি পাকা আছে যখন জিব্রাইল এভাবে আমার নবীজি দেখতে পেয়েছেন আমার নবী বলেন জিব্রাইলকে দেখে মনে হয়েছে আসমান আর জমিন যত বড় জিব্রাইল তত বড় জিব্রাইল তত বড় এখানে জিব্রাইলের সাথে কোন শয়তান গিয়ে প্ররোচনা দেওয়ার জিব্রাইলের সাথে চুক্তি করার জিব্রাইল আল্লাহ তোমাকে কি বাণী দিয়েছে আমাকে একটু শোনাবে তোমার বাণীর সাথে এটা একটু মিলাই দাও না এই ধরনের সুযোগ আছে নাই একবারে দিয়ে শয়তানকে বঙ্গোপসাগরে ফেলে দিবে ঠিক কিনা বলেন কোরআনের হেফাজত আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ জিব্রাইলকে শক্তি দিয়েছেন কোরআনের হেফাজত করার জন্য ইমানের হেফাজত করার জন্য আল্লাহর বাণীর হেফাজত করার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন লাউহে মাহফুজে কোরআন লিখে রেখেছেন জিব্রাইলের মাধ্যমে নাজিল করেছেন যার উপর নাজিল করেছেন উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সত্যবাদী মহামানব আসাদিকুল আমিন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ কোরআন নিয়ে হাদিস নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ আছে ইমান থাকবে চলে যাবে আল্লাহ বলেন আমার নবী জিব্রাইল কাপন সৌরদে দ্বিতীয়বার দেখলেন ইন্দা সিদরাতিল মুনতাহা সিদরাতুন হলো বদরিকা বৃক্ষ একটা বড়ই গাছ সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা একটি বড় বড়ই গাছের নিকট তার সুন্দর একটা অবস্থার ভিতরে অত্যন্ত চমকপূর্ণ একটি পরিবেশে আমার নবীজি জিব্রাইল লামিনকে দেখেছেন মানে শেষ প্রান্ত এমন একটা স্টেশন এটি ফেরাস্তাদের সর্বশেষ সীমা সমস্ত ফেরাস্তার উর্ধ জগতের ফেরাস্তারা সিদ্ধাতুল মুহা পর্যন্ত যেতে পারে সিদ্ধাতুল মুহা থেকে উপরের দিকে যাওয়ার কোন ফেরাস্তার পারমিশন নাই আল্লাহ যদি কোনো ওহি পাঠাতে চান আল্লাহ রব্বুল আলমিন সিদ্ধাতুল মুহায় ফেরাস্তাদেরকে ওহিটা দিয়ে দেন তারা সিদ্ধাতুল মুহা থেকে ওহিটা আমার নবীর কাছে নিয়ে আসেন কোনো ফেরস্তার পারমিশন নাই সিদ্ধাতুল মুনতাহার উপরে যাওয়ার যেখানে ফেরস্তাদের শেষ সীমানা সিদ্ধাতুল মুনতাহা একটা বড়ই গাছ একটা বড়ই গাছ ওই বড়ই গাছের পাশে জিবরাইলকে আমার নবীজি তার আপন আকৃতিতে দেখেছেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্দাহা জান্নাতুল মাআওয়া ইন্দাহা জান্নাতুল মাওয়া আর সিদ্ধাতুল মন তাহার পাশেই তো বসবাসের জান্নাত আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ জান্নাতুল মাওয়া সিদ্ধাতুল তাহার পাশেই তাহলে আমার নবীজি জান্নাত দেখেছেন কিনা দেখেছেন কিনা কোরআন বলছে আমি হাদিস থেকেও তো এখনো যাই নাই কোরআন থেকে বলতেছি ইন্দাহা জান্নাতুল মাওয়া আর সিদ্ধাতুল মুহার পাশেই হলো যেই বসবাসের জান্নাত যেখানে আমাদের বাবা আদম যেখানে ও যে জান্নাতে বাস করতেন সে কি হলো জান্নাতুল আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ বলেন কোরআনের ভিতরে যখন বৃক্ষটি যা দ্বারা আচ্ছন্ন হওয়ার তদ দ্বারা আচ্ছন্ন ছিল কোরআন আল্লাহ বলেন আমার নবী যখন মেরাজে গিয়েছেন সিদ্ধাতুল মুনতাহার পাশে যখন গেলেন আল্লাহ রব্বুল আলমিন সিদ্ধাতুল মুনতাহাকে সাজালেন সাত আসমানকে সাজালেন প্রতি আসমানে আসমানে নবীকে দিয়ে অন্যান্য নবীদেরকে আমার নবীকে রিসিভ করার ব্যবস্থা করেছেন আর সিদ্ধাতুল তাহাটাকে আমার নবী হাদিসের ভিতরে বলেছেন ওই গাছটিকে আল্লাহ রব্বুল আলমিন স্বর্ণের প্রজাপতি দিয়ে ভরিয়ে দিয়েছে ওই বদরিকা বড়ই গাছের এক একটা বড়ই খিজির গুত্রের মুটকা ছিল বড় বড় মুটকা মটকার সমান ওই বড়ই ফলগুলা ছিল আর ওই বড় গাছের এক একটা পাতা ছিল হাতির কানের নেই আমার রবিজি বলেন আল্লাহ কোরআনে বলতেছে ইদিয়া গোসা সিদরাতা মায়া গোসা ওই বড়ই গাছ থেকে স্বর্ণের প্রজাপতি দিয়ে ওই গাছ থেকে এমন ভাবে সুন্দর করে সাজিয়েছেন যেমন আমার নবীর দেখে মাত্র আমার নবীর ভালো লাগে আমার নবী যা দেখেছে দৃষ্টি বিম্ব- বিভ্রম হয়নি আমার নবী যা দেখেছে তাই সত্য আমার নবী সেখানে ভুল কিছু দেখে নাই ওমা তাগ এবং আমার নবীজি দেখার মধ্যে সীমা লঙ্ঘন করে না মা জাগাল বসারু মা তাগা لقد رأى من آيات ربه الكبرى নিশ্চয়ই সে তার পালন কর্তার মহান নির্দেশনা বলি আমার নবীজি নিজের চক্ষু দিয়ে অবলোকন করেছে সেখানে আল্লাহ বড় বড় নিদর্শন সমূহ আমার নবী নিজের চক্ষু দিয়ে দেখেছেন আওয়াজ দিয়ে সোহান আল্লাহ এটা কার কথা কার কথা আল্লাহর কথা সুরায় নাজাম থেকে বলেছি আল্লাহ বলেছেন যে সেখানে আমার নবী বড় বড় নিদর্শনগুলো দেখেছেন কিন্তু সেখানে আরো কি বড় বড় নিদর্শন দেখেছেন সেগুলার বিশদ আলোচনা কিন্তু কোরআনে আর বর্ণিত তেমন হয়নি সেগুলো সব কিছু হাদিসের ভিতরে আমার নবী নিজের মুখ দিয়ে বলেছেন আওয়াজ দিয়ে বলেন সোহান আল্লাহ এজন্য মেরাজ সম্পর্কে কোন সই হাদিস পাওয়া গেলে সাথে সাথে বিশ্বাস করতে হবে ঠিক কিনা বলে যুক্তি দিয়ে মেয়েরাজকে বুঝতে গেলে মক্কার অনেক কাফেররা তাদের কুফুরের মধ্যে চরম সীমায় চলে গেছে মোনাফেকরাও আরো চরম সীমায় চলে গেছে বারো বারো মুসলমানরা কিন্তু মোরতাদ হয়ে মরতে হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য সাবধান করে বলছি মেয়েরাজ নিয়ে বেশি অতিরঞ্জিত করা যাবে না কোরআন হাদিসের বাহিরে আলোচনা করা যাবে না নিজের মন মতো সেখানে আলোচনা করলে মানুষ ইমান হারা হয়ে যাবে বাইর আমার বন্ধুর আমার আমার নবীজি এই পৃথিবীর জগৎ থেকে ঊর্ধ্বগমনে যে গিয়েছিলেন সেখান থেকে আমি একটি হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরেছি ওই হাদিসটি হজরত কাতাদা তিনি হজরত আনস বিন মালিক আনস বিন মালিক মালিক বিন সাহা থেকে হাদিসটি বর্ণনা করেছেন ওই হাদিসের শুরুর অংশ আমি আপনাদেরকে গত জমায় বলেছি আমি প্রথম এই দুনিয়ার পৃথিবীর থেকে যে যাত্রা শুরু হয়েছে সেখান থেকে হাদিসের যতটুকু আছে এসেছে আমি হুবহু বলতেছি কিন্তু একটা ঘটনাকে একটা হাদিসের মধ্যে সম্পূর্ণ পাওয়া যায় না কারণ আপনি একটা ঘটনা যদি জানতে চান তাহলে আপনাকে ইতিহাসের কিতাবে যেতে হবে সিরাতে যেতে হবে তারিখুল ইসলামে যেতে হবে ঠিক কিনা বলেন আপনি মুদির দোকানে কিন্তু ওষুধ পাওয়া যায় মুদির দোকানে ওষুধ থাকে প্যারাসিটামল ঠিক না কি থাকে গ্যাস্ট্রিকের ওষুধ তা আপনি সকল ওষুধ কি মুদির দোকানে পাবেন আচ্ছা মাঝে মধ্যে ফার্মেসিতেও কিন্তু দুই একটা কসমেটিকের আইটেম পাওয়া যায় আপনি সব কসমেটিকের আইটেম যদি পেতে যান আপনি কি ফার্মেসিতে পাবেন আপনাকে ফুল কসমেটিক কিনতে চাইলে কোথায় যেতে হবে কসমেটিকে যেতে হবে এই জন্য হাদিস হাদিসের ভিতরেও কিন্তু আছে সেগুলো এক এক হাদিসে আমার নবী যে এক এক সময় মেয়ারাজের ঘটনাকে বর্ণনা করেছেন এই জন্য সবগুলো হাদিসকে এক জায়গায় এনে আমাদের ঐতিহাসিকগণ সিরাতুল মুস্তাফা আমার নবী সিরাতের ভিতরে মেয়েরাজের ঘটনা ধারাবাহিকভাবে আলোচনা করেছে এই জন্য যেখানে মেয়েরাজের আলোচনা ধারাবাহিক হয় সেখানে দশ দিন ব্যাপী মাহাবিল করতে হয় কয়দিন ব্যাপী দশ দিন ব্যাপী বিশ দিন ব্যাপী আমার নবীর মেয়েরাজের আলোচনা হয় বিশ দিন আলোচনা সেমিনার শেষ শেষ করে সভা সকল বক্তারা একটাই বলেন আজকে আমরা বিশ দিন পর্যন্ত নবীর মেয়েরাজের ওয়াজ শেষ করেছি আমরা মেয়েরাজের মিমেও যেতে পারি নাই আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য মেয়েরাজের আলোচনা অত্যন্ত ব্যাপক আমি শুধু হাদিস থেকে বলে যাব হাদিসের ভিতরে বলেন আমার নবী যখন এই পৃথিবী থেকে বাইতুল মাকদিস হয়ে আমার নবী জিব্রাইলের সাথে বোরাকে করে আমার নবীজি প্রথম আসমানে গেলেন কোথায় গেলেন প্রথম আসমান এখানে নবীর মর্যাদা বলার জন্য মিথ্যা কথা বলার প্রয়োজন আছে আমার নবী কোথায় গেছেন প্রথম আসমানে প্রথম আসমানে পর্যন্ত কেউ যেতে পেরেছে এই দুনিয়ার হায়াত নিয়ে রকেট নিয়ে আধুনিক তথ্য প্রযুক্তির কোনো যান নিয়ে প্রথম আসমানে পর্যন্ত কেউ গিয়েছে বলেন না থাকলে বলেন তাহলে আমার নবী যে প্রথম আসমানে গিয়েছেন এই তো আমার নবীর সবচেয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে গেছে আওয়াজ দিয়ে বলুন সুহান মিথ্যা কথা বলার কোন প্রয়োজন আছে নাই আমার নবী যখন প্রথম আসমানে গেলেন তখন দুনিয়া প্রথম আসমানে গেলেন পাস্তাহা জিব্রাইল আসমানের দরজা গেট খুলতে বললেন কেইলা ওই প্রথম আসমানের পাহারাদার ফেরেস্তারা বলল মান হাজা আপনি কে কলা জিবিরিল জিব্রাইল বললেন আমি জিবিরিল কেইলা মান মা আকা জিব্রাইলকে প্রশ্ন করল দেখতে পাচ্ছি আপনি তো একানা আপনার সাথে আরেকজন নূরে জলমল করছে উনিকে মান মা আকা আপনার সাথে সঙ্গীকে কলা জিবরাইল উত্তর করলো মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াসসাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি আওয়াজে বলুন সুবহানাল্লাহ এবার ফেরেশতা জিজ্ঞেস করলো ওয়াকাদ উরসিলা ইলাইহি তাকে কি প্রথম আসমানে আসার জন্য তাকে কি ডাকা হয়েছে কলাম জিবরাইল বললেন নাম নবীজিকে ডাকানো হয়েছে আজ রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে দাওয়াত করেছেন আমার নবী দাওয়াতি মেহমান আমার নবী আল্লাহর সাক্ষাতে যাবে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে মেহমান করে আজকে দাওয়াত দিয়েছেন জিবরাইল বললেন নাম নবী নবীকে উপরে যেতে বলা হয়েছে কি সাথে সাথে ওই ফেরেস্তারা বলল মার হাবাম বিহি ফানি এমাল মাজি ও বিহি মার হাবান বিহি ফানি এমাল মাজি ও বিহি মার হাবান বিহি ফানি এমাল মাজি ও বিহি এই কথা বলে বলে তারা স্লোগান দিতে লাগলো তারা বললেন নবীজিকে আসতে বলো নবীজিকে আমাদের পক্ষ থেকে সদয় সম্ভাষণ আহলান ওসাহালান মার হাবান সেই নবীর আজকের আসানা কতই না বরকতময় তার আগমন আসমানের জন্য কতই না বরকতময় কারণ তিনি আসবেন বলে সবাই জানে তার জন্য সমস্ত আসমান বা অবাক্যা করছে এবার আমার নবী বললেন গেট খুলে দেওয়া হল আমি প্রথম আসমানে পেরিয়ে প্রথম আসমানে যখন উঠলাম সেখানে দেখতে পেলাম আদম আলাইহিস সালাম সেখানে সমস্ত মানব জাতির পিতা হজরত আদম সমস্ত মানব জাতির বাবা প্রথম মানব হজরত আদম আমার জন্য ব্যাখ্যা করছে হজরত আদম আলাইহিসালাম সেখানে আমার জন্য অপেক্ষা করছে ফাইজা জিব্রাইল নবীকে বললেন হাজা আবুকা ইনি হচ্ছেন আপনার বাবা আপনার পিতা হাজা আবুকা আদম তাসাল্লিম আলাইহি নবীজি আপনি আপনার বাবা আদমকে সালাম করুন এতে যে সৌভাগ্যবান আর কি হতে পারে যে আমার নবীজি প্রথম আসমানে গিয়ে সর্বপ্রথম নবী সর্বপ্রথম মানবকে সকলের পিতাকে নিজের চক্ষু দিয়ে দেখেছেন এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে মেয়েরা মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন আছে আপনি আমার নবী দুনিয়ার চক্ষু দিয়ে কত মানে গেলেন আদমকে দেখলেন সরাসরি সালাম দিলেন কত বড় নিয়ামত কত বড় সৌভাগ্য পাইজা ফিহা আদম জিবরিল বললেন ফাসাল্লিম আলাইহি আপনি ওনাকে সালাম করুন আমি আমার বাবাকে প্রথমবার দেখে আদমকে দেখে আমি সালাম দিলাম ফারাদ্দা সালামা তিনি সালামের উত্তর দিলেন সালামের উত্তর দিয়ে আদম আলাইহিস সালাম বলেন মার হাবান কি বললেন মার হাবান বিল ইবিনিসলিহি পৃথিবীতে আমি অনেক সন্তান রেখে এসেছি কেমন পর্যন্ত আমার সন্তানেরা এসে যাবে আর আমার সন্তানের মধ্যে নেককার সন্তান এক নম্বরের নেককার সন্তান হলো আপনি আপনাকে আমি আমার বাবার পক্ষ থেকে আমার সেই সৎপুত্রকে মারহাবান বিল ইবিনি সালেহি আমার সৎ সৎপুত্র থেকে সৎপুত্রকে আমার পক্ষ থেকে আমি সম্ভাষণ সাদর অভিবাদন সম্ভাষণ জানাচ্ছি মারহাবান বিল ইবিনে সালেহি ওয়ান নবী সালেহি আমার ছেলে শুধু সৎ নয় তিনি একজন সৎ নবী আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ যাকে নিয়ে আমার আল্লাহকে কোনোদিন চিন্তা করতে হয় নাই আমার আল্লাহকে একশো একশো রাজি রেখেছেন বিন নবী সালেহি মারহাবান বিল ইবিন সালেহি ওয়ান নবী সালেহি আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এটা তো মাত্র প্রথম স্থানে গেলাম এভাবে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান আমার নবী এখানে অনেক লম্বা ঘটনা স্পষ্ট সই হাদিস আমি সেদিকে আর যাব না টাইম শেষ হয়ে গেছে আমি আপনাদের খেদমতে এতটুকু আমি বলতে চাই যে প্রথম আসমানে গিয়ে আমার নবী বাবা আদমকে দেখেছেন এটা বোখার শরীফে এসেছে মুসলিম শরীফে এসেছে মেসকাস শরীফে এসেছে তাহলে এখানে কি সন্দেহ করার কোন অবকাশ আছে আল্লাহর পক্ষ কি আদর আদমকে প্রথম আসমানে সাক্ষাৎ করানোর ক্ষমতা আছে আপনি বলবেন কোরআনে কোথায় আছে আল্লাহ বলে আল্লাহ যা তাই সব করতে পারে আল্লাহ কোন কাজ করতে হলে আল্লাহ বলেন কোন পায়া কোন আল্লাহ শুধু কোন বলে সেটাই ইয়া পায়া কোন সেটা হয়ে যায় আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আপনি যদি বলেন তারা তো সকলে মৃত্যুবরণ করেছে কিভাবে আবার সেখানে প্রথম আসমানে তাদেরকে জমিনের মধ্যে দাফন করা হলো প্রথম আসমানে কিভাবে হলো এই যে একটা অলৌকিক ঘটনা এটার নাম হলো মজেজা আল্লাহ তালা আমার নবীকে এরকম মজেজা একটা দুইটা নয় হাজার হাজার মজেজা অলৌকিক ঘটনা আমার নবীকে দান করেছেন আওয়াজ দিয়ে বলুন তাহলে আপনি যদি এটা বিশ্বাস না করেন আমার নবী যে হাতে ইশারা করেছে এভাবে চাঁদকে ইশারা করেছে চাঁদ দুই টুকরো হয়ে পাহাড়ের ভিতরে পড়ে গিয়েছে ঠিক কিনা বলেন কোরআন শরীফ নাই আল্লাহ বলেন কেমন অতি নিকট হয়ে গেছে ওয়ান সাক্কাল কামারু নবীর আঙ্গুলের দুই টুকরো হয়ে গেছে তাহলে আপনি বলবেন তো ছাদ কিভাবে দুই টুকরা হলো আপনার তো ব্রেনে ধরবে না ঠিক কিনা বলেন আপনি যদি আসমানকে বিশ্বাস করতে পারেন চাঁদ সূর্যকে বিশ্বাস করতে পারেন তাহলে প্রথম আসমানে নবীকে দেখা বাইতুল মাকদিসে সকল নবী নিয়ে ইমামতি করা এটা আল্লাহর পক্ষে সম্ভব কিনা কি আল্লাহ এটা পারবেন না হাদিসের মধ্যে আসছে বিশ্বাস করতে কোনো অসুবিধা আছে মেয়েরাজ হলো বিশ্বাসের নাম মেয়েরাজ হলো কি বিশ্বাস মেয়েরাজে অনেকে অনেক আমল করেছেন আপনাদেরকে আমি স্বাগতম জানাই রোজা রেখেছেন নামাজ পড়েছেন এবাদত করেছেন আলহামদুলিল্লাহ বলেন কিন্তু সবচেয়ে বড় আমল হল কি বিশ্বাস সবচেয়ে বড় আমল হলে কি বিশ্বাস এই মেয়েরাজকে বিশ্বাস করার কারণে হজরত আবু বকর সিদ্দিক হয়ে গেছেন নামাজ পড়েছেন বেশ বেশি রোজা রেখেছেন না কি করেছেন শুধু বিশ্বাস করেছেন বিশ্বাসের নাম ইমান হলো বিশ্বাস আপনি মোমেন হয়ে গেছেন অতীতের সমস্ত গুণা মাফ হয়ে গেছে মৃত্যুর আগে কালেমা পড়েছেন আপনার জন্য জান্নাত হয়ে গেছে কিসের দাম বিশ্বাসের দাম বিশ্বাস না থাকলে আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ আর আমি ইসলামকে বুঝবার তৌফিক দান করুক আমার নবীর সম্মান যথাযথভাবে কোরআন হাতে অনুযায়ী বুঝবার তৌফিক দান করুক